একেবারে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের কর্নার থেকে শুরু করে এই যে একটা লোক হেঁটে আসতেছে যে রাস্তাটা এই রাস্তা পর্যন্ত এই পুরাটা হলো জমির মুখ এই মহাসড়কের পাশে এই ঢাকা ময়মনসিং হাইওয়ের গাজীপুর চৌরাস্তা নামক যে পয়েন্ট সেটা হচ্ছে একেবারে গাজীপুর মহানগর ক্রিম পয়েন্ট সেন্টার বলা চলে এইখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন সরাসরি এই জমির এখানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যারা এই মুহূর্তে একেবারে এই মহা এরকম মহাসড়কের পাশে মহাসড়কের পাশে একটা ফ্যাক্টরি বা বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি একটা জমি নিয়ে আসছি জমির পরিমাণ প্রায় বিয়াল্লিশ কাঠা প্রায় বিয়াল্লিশ কাঠা জমির পরিমাণ একেবারে মহাসড়কের পাশে আপনার যে আমার আমি রাস্তার ঠিক এই পাশে দাঁড়িয়ে আছি আর রাস্তার ওই পাশে আপনার জমির দেখা যাচ্ছে ওয়ালটা বাউন্ডারি ওয়ালটা একেবারে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের কর্নার থেকে শুরু করে এই যে একটা লোক হেঁটে আসতেছে যে রাস্তাটা এই রাস্তা পর্যন্ত এই পুরাটা হলো জমির মুখ এই মহাসড়কের পাশে সুপ্রিয় দর্শক এই জমিটির এক কিলোমিটারের মধ্যে যে সকল প্রতিষ্ঠান আপনারা পেয়ে যাবেন সেটা সেগুলি আমি আপনাদেরকে একটু বলছি এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুরের একেবারে কিং পয়েন্ট অর্থাৎ মহানগরের যে কেন্দ্র গাজীপুর চৌরাস্তা থেকে সামান্য একটু পশ্চিমে গাজীপুর চৌরাস্তা থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটা ধরে চান্দন উচ্চ বিদ্যালয়কে হাতের বামের ধানে রেখে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলেই সামনে গেলে এই জমিটা পড়বে এবং এই যাওয়ার পথে আপনি পাবেন NRBC bank Islami bank Bangladesh লিমিটেডের একটি ব্রাঞ্চ গাজীপুর কমার্স কলেজ তারপর এখানে পাবেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এরপর পেয়ে যাবেন গাজীপুর সিটি কলেজ তারপর গাজীপুরের সবচেয়ে স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বাউল বদর আলম সরকারি কলেজ এছাড়াও আরও পাবেন লিঙ্কন মেডিকেল কলেজ ইনস্টিটিউট এরপর পাবেন লিঙ্কন কলেজ এবং জমির একেবারে বাউন্ডারি ওয়ালের সাথে যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল তো চলুন একটু জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই যারা এই মুহূর্তে একেবারে এই মুহূর্তে মহাসড়কের পাশে এবং গাজীপুর সিটির কেন্দ্রে যারা জমি খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি একটি আদর্শ জায়গা হতে পারে এটা আমি একটু ধীরে ধীরে জমিটার কাছে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জমিটা এটার অবস্থানটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে সামান্য গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়ার মতো লাগে এখানে আসতে আসলে এরকম মহাসড়কের পাশে জমি এখন নাই বললেই চলে পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই জমিটা আমি একটু আপনাদের দেখাচ্ছি চলুন একটু জমিটার ভিতরটা একটু আমরা যদি ঘুরে দেখি তাহলে এরকম জমির সামনে একটা ছোটোখাটো একটা গেট করে রাখা হয়েছে সিকিউরিটির জন্য আর ভিতরে একজন মুরব্বী থাকেন ওই পাশে একটা ঘর করে দেওয়া হয়েছে এখানে একজন মুরব্বী থাকেন আর এটা হচ্ছে সেই আপনাদের যে জমিটা দেখাতে নিয়ে আসছি সেই জমিটা হচ্ছে এটা এখান দিয়ে এটা জমির পুরো পাশ একেবারে ওই যে একটা দুইতলা পানির ট্যাঙ্কি যে দেখা যাচ্ছে ওই টাঙ্কির নিস্তরে যে দক্ষিণ পাশ অর্থাৎ পূর্ব পাশ দক্ষিণ পাশ এ পাশে পশ্চিম পাশ পশ্চিম পাশের এই এখানে এসে শেষ হয়েছে আর এটা উত্তর পাশ আমার পিছন সাইডটা আর আমার পিছনের সাইডে ওটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে পশ্চিম পাশে এখানে কয়েকটা ফ্যাক্টরি আছে ওইটা একটা আবাসিক এলাকার মতো হ্যাঁ মেডিকেল তো পশ্চিম পাশে এটা ফ্যাক্টরি না এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ আর সিটি মেডিকেল কলেজ না আচ্ছা এটা হচ্ছে সিটি মেডিকেল কলেজ জমিটা বেশ একেবারে প্রপার জায়গার মধ্যে গাজীপুরের ক্রিম পয়েন্ট যেটাকে বলে গাজীপুর চৌরাস্তা সেই জায়গাটার মধ্যে এই জমিটার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন জমিটা এটার পুরো চতুর্পাশটা চতুর্পাশটা মোটামুটি ছয় সাত ফিট উঁচু করে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা ঘিরে রাখা হয়েছে অর্থাৎ সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই কাগজপত্র সব আপডেটেড আছে আপনারা যদি জমিটা পছন্দ করেন বা নিতে চান আসতে পারেন দেখতে পারেন জমিটা বেশ উঁচু একেবারে আপনারা দেখেন ওটা হচ্ছে ঢাকা মামেশিং হাইওয়ে ওইখান থেকে এই হচ্ছে জমির অবস্থান জমিটা যারা এই মুহূর্তে ফ্যাক্টরি করতে যাচ্ছেন বা বড় ধরনের কোনো কারখানা বা এই ধরনের যাদের চিন্তাভাবনা আছে এই মুহূর্তে একেবারে ঢাকা বা ঢাকার আশেপাশের জেলাগুলোতে একেবারে হাইওয়ে রাস্তার সাথে অর্থাৎ প্রায় এই এই হাইওয়েটা প্রায় তিনশো ফিটের মতো চড়া এরকম হাইওয়ের পাশ থেকে যারা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে একটা ফ্যাক্টরির জন্য আমি মনে করি একটা আদর্শ জায়গা এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে ছিয়াত্তর শতাংশ অর্থাৎ বিয়াল্লিশ কাঠা জমিটা একেবারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই আমি জমিটার পুরো পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা এই রাস্তার পাশে যে জমিটা পুরো জমিটা বাউন্ডারি করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা বাউন্ডারি করা আছে এবং অনেকদিন খোলা থাকার কারণে আশেপাশের লোকজন যারা আছে সবাই এখানে ময়লা টয়লা ফেলে মোটামুটি বাগার মতো করে ফেলছে কিন্তু আসলে জায়গাটা উঁচু জমি জায়গাটা উঁচু জমি এখানে আপনারা যারা এই মুহূর্তে বড় ধরনের কারখানা করতে যাচ্ছেন বা ফ্যাক্টরি করতে যাচ্ছেন এবং ঢাকার আশেপাশে স্পেশালি গাজীপুর জেলার একেবারে কেন্দ্রে এবং সেটা আবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে এই রাস্তাটা প্রায় তিনশো ফিটের মতো চওড়া আপনারা যদি আসেন এই জমিটা দেখতে পারেন এখানে এবং জমির আশেপাশে বেশ বড় বড় অনেক ইন্ডাস্ট্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ইন্ডাস্ট্রিজ ওই পিছনে আবার একটা হাউজিং এরিয়ার মতো এই পিছনে হাউজিং এরিয়ার মতো এবং এই বাম পাশে যে বাউন্ডারি অলটা দেখতে পাচ্ছেন এটাও একটা ইন্ডাস্ট্রির বাউন্ডারি তো আমরা পিছনের গেট দিয়ে একটু আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি পিছনের গেট দিয়ে ঢুকে আপনাদেরকে জমিটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে একটু পশ্চিম দিকে ইটাহাটা মৌজা জমিটা হচ্ছে ইটাহাটা মৌজায় জমির পরিমাণ হচ্ছে সি সাড়ে ছিয়াত্তর শতাংশ অর্থাৎ প্রায় বিয়াল্লিশ কাঠার মতো বিয়াল্লিশ কাঠার মতো জমির পরিমাণ এইটা হচ্ছে সেই জমিটা দেখেন আপনার চতুর্দিকে অলরেডি বাউন্ডারি করে দেওয়া আছে আমি যদি আপনাদের দেখাই এখানে এটা হচ্ছে একেবারে লাশ সীমানা এখান থেকে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি হয়ে ওই সামনে গেট এবং এদিক দিয়ে এসে এখানে শেষ হয়েছে এটা হচ্ছে একটা রাস্তা এখানে একটা ইন্ডাস্ট্রিজ ওইখানে একটা ইন্ডাস্ট্রিজ এই যেখানে হাউজিং এরিয়া আছে পিছনে অনেক হাউজিং এরিয়া আছে এখানে জমির ভিতরে ছোট্ট একটা বাড়ির মতো আছে সম্ভবত এখানকার কেয়ারটেকার বা কিছু একটা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন জমির সামনেই যে মহাসড়ক সেই মহাসড়কটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে গাড়ি চলাচল করতেছে অলরেডি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে ছিয়াত্তর শতাংশ অর্থাৎ প্রায় বিয়াল্লিশ কাঠা এবং এখানে এই জমিটার যারা নেবেন নিতে আগ্রহী হন আগে আমি মনে করি আপনাদের এখানে আসা উচিত অবশ্যই জমিটা দেখবেন পছন্দ হলে তারপর জমিটার দামাদামি করবেন এবং দামটাও এখানে আমি আপনাদেরকে বলে দিব আজকের ভিডিওতে ভিডিও শেষের দিকে এই জমি দামটা আমি আপনাদের বলে দিব সুপ্রিয় দর্শক যদি গুগল ম্যাপে আমরা জমির লোকেশনটা আপনাদেরকে দেখাই তাহলে আমি একটা গুগল ম্যাপের উইন্ডো অন করে রেখেছি এটা হচ্ছে গাজীপুর অর্থাৎ বৃহত্তর গাজীপুর যেটা আমরা বলি সেটা না এটা হচ্ছে গাজীপুর মহানগরের যে এরিয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তা বলে এটা গাজীপুর শহর আর আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এই এই রাস্তাটা হচ্ছে গেছে ময়মনসিংহের দিকে বাম দিকে যে রাস্তাটা এটা চলে আসছে টাঙ্গাইলের দিকে এবং ডান দিকের রাস্তাটা চলে গেছে গাজীপুর শহরের দিকে আর এটা হচ্ছে ঢাকা থেকে আগত রাস্তা গাজীপুর চৌরাস্তার দিকে তো এই গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যদি একটু বাম দিকে আসি একটু বাম দিকে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে city medical college and hospital এই সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথেই এই হাসপাতালে এই হাসপাতালের সাথে এই যে জমির লোকেশনটা আপনার এই জমিটা যে আমরা দেখতেছেন বাউন্ডারি করে যে জমিটা দেখা যাচ্ছে এটা আমি মাউজির স্ক্রিন যেখানে মুভ করতেছে আয়তাকার এই জমিটাই হচ্ছে সেই জমি যেটা যেটার কথা আমি আপনাদের বলছি এটা এই ঢাকা ঢাকা টাঙ্গাইল হাইওয়ের ঠিক পাশেই ঠিক পাশেই এই জমিটা একেবারে বাউন্ডারি দিয়ে ঘেরা পুরো বিয়াল্লিশ কাঠা জমি এখানে আছে আপনারা যদি নিতে চান আসতে পারেন তো এখানে আসার জন্য সবচেয়ে সহজ হলো ময়মনসিংহগামী যে কোনো গাড়িতে অথবা গাজীপুরগামী যে কোনো গাড়িতে আপনারা এসে গাজীপুর চৌরাস্তা নেমে সরাসরি দশ টাকা রিক্সা দিয়েই এখানে চলে আসতে পারবেন তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে আবার দেখাই জমির লোকেশনটা একটু জুম করে দেখাই এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর ঢাকা ময়মনসিং এটা হচ্ছে ঢাকা ময়মনসিং হাইওয়ে গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকের যে রাস্তা সেটা হচ্ছে গাজীপুর শহরে যাওয়ার জন্য আর বাম দিকে যে রাস্তাটা এটা হচ্ছে টাঙ্গাইল যাওয়ার জন্য এই ঢাকা মাইমেসিং হাইওয়ের গাজীপুর চৌরাস্তা নামক যে পয়েন্ট সেটা হচ্ছে একেবারে গাজীপুর মহানগর ক্রিম পয়েন্ট সেন্টার বলা চলে এইখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন সরাসরি এই জমির এখানে এটা হচ্ছে সেই জমির লোকেশনটা এখানে চলে আসতে পারেন জমির সাথেই লাগাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেডিকেল কলেজের হাসপাতাল একেবারে একেবারে জমির সাথে লাগোয়া তো বন্ধুরা গুগল ম্যাপের জমির লোকেশনটা আপনাদেরকে দেখালাম তো চলুন এখন আমরা আবার আমাদের নিয়মিত বিরতি ফিরে যাই এটা হচ্ছে সেই জমিটা এখানে জমির পরিমাণ হচ্ছে বেয়াল্লিশ কাঠা অর্থাৎ ছিয়াত্তর শতাংশের একটু বেশি সাড়ে ছিয়াত্তর শতাংশ বিয়াল্লিশ কাঠা জমির আশেপাশে সকল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক সহ সকল ধরনের নাগরিক সুবিধা সম্মিলিত এই জমিটি আপনারা যদি এখানে নিতে চান জমিটা নিতে চান তাহলে আসতে পারেন আপনাদের আমার বিশ্বাস আপনাদের যে কারো যারা সাধারণত ফ্যাক্টরি করতে চাচ্ছেন এই মুহূর্তে বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ জমি হতে পারে এটা বিশাল এরিয়া এটা হচ্ছে পশ্চিম পাশের যে বাউন্ডারি ওয়াল সেটা হচ্ছে পশ্চিম পাশের অর্থাৎ হচ্ছে পশ্চিমের বাউন্ডারির সাথে ওই পাশে একটা ফ্যাক্টরি আছে আর সামনেই তো মহাসড়ক এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আপনাদেরকে জমির অবস্থানটা যদি দেখেই এটা হচ্ছে পূর্ব পাশের বাউন্ডারি এবং এই বাউন্ডারির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি আর এটা হচ্ছে সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যারা এই মুহূর্তে এই ধরনের মহাসড়কের পাশে অর্থাৎ একটা আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত রাস্তার পাশেই যারা জমি খুঁজতেছেন এবং শুধু রাস্তার পাশেই না এটা একেবারে ঢাকা একেবারে লাগোয়া গাজীপুর জেলায় এবং গাজীপুর মহানগরের কেন্দ্রে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিম দিকে আসলেই আপনারা এই জমিটা পেয়ে যাবেন এখানে জমির সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এখানে বিক্রয় প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে মোহাম্মদ আদনান সাহেব ওনার সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে পারেন আমি মনে করি যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন এবং একেবারে এই ধরনের মহাসড়কের পাশে জমি খুঁজছেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে এবং এই মুহূর্তে কারখানা করার জন্য একেবারে সকল ধরনের নাগরিক সুবিধা সবই এখানে বিদ্যমান আছে আপনি আসতে পারেন দেখতে পারেন যদি আপনাদের জমিটা পছন্দ হয় কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা জমিটা নিতে পারেন এবং এখানে জমির মালিকের আস্কিং প্রাইস হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা অর্থাৎ প্রতি কাঠা জমির মূল্য হবে পঁচিশ লক্ষ টাকা এটা হচ্ছে জমির আস্কিং প্রাইস তারপরেও আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে বসে কথাবার্তা বললে হয়তো বা কিছুটা আপনারা নেগোসিয়েটিং করে কমিয়ে নিতে পারবেন সেই সুযোগ অবশ্যই থাকবে আপনারা আমি মনে করি আপনারা আসুন কথা বলুন কাগজপত্র যাচাই বাছাই করুন যদি পছন্দ হয় জমিটা নিতে পারেন তো বন্ধুরা আপনাদের সাথে একটা জমি আজকে শেয়ার করলাম একেবারে মহাসড়কের পাশে আর যারা আপনারা আপনাদের মধ্যে যারা আপনাদের সম্পত্তি বিক্রি করতে চান জমি বিক্রি করতে চান বাড়ি বিক্রি করতে চান গাড়ি বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের সাথে আমরা অবশ্যই আপনাদের সেই সম্পত্তি বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম